জনগণের কোনো ধর্ম আছে না নাই সেই ধর্মের নাম কি এই দেশে হিন্দুরা বসবাস করতে পারবে তারা ছত্রিশ কোটির পূজা করলেও এক আল্লাহকে মানে জনগণ ঠিক না ঠিক এই দেশে খ্রিস্টানরা বসবাস করতে পারবে তারা এরকম শিরিক করলো আল্লাহর সঙ্গে আল্লাহ একজন প্রভু আছে তারা সেটা মানে জনগণ ঠিক না ঠিক কিন্তু যারা নাস্তিক যারা নাস্তিক এরা আল্লাহকে মানে না স্রষ্টাকে মানে না করতে মানে না সুতরাং যারা নাস্তিক স্বঘোষিত নাস্তিক এরা পৃথিবীর মানচিত্রে বসবাস করার অধিকার রাখে না ঠিক না এখান থেকে আওয়াজ দিব আমরা নাস্তিক মুরতাদ নাস্তিক মুরতাদ মুক্ত আওয়াজ দিব নাস্তিকতা নিপাত দিন ইসলাম জিন্দাবাদ নাস্তিকতা নিপাত দিন ইসলাম জিন্দাবাদ প্রতি প্রাণে একে আওয়াজ খোদাদ্রোহী ছাড় পাবে না এই বাংলায় ঠাই হবে না মুসলমানরা জেগেছে আস জাগেন নাই জনগণ জাগেন নাই জোর কদমে সামনে চলো বজ্রকণ্ঠে আওয়াজ তোলো জোর কদমে সামনে চলো বজ্রকণ্ঠে আওয়াজ তোলো সবাই মিলে একে তালে দাও না স্লোগান আরে দাঁড়াইতে বলছি দাঁড়াইতে বলছি দেখেন তো কে লড়াই ভাই হ্যাঁ দাম দাম না দিন ইসলাম বাস চুপ করেন এই মুহূর্তে যারা যেতে চান আস্তে করে বের হয়ে চলে যান আর যারা থাকতে চান আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো একটু করে সামনে আসেন সামনে আসেন একটু করে সামনে আসেন বসবেন না কেউ বসবেন না নাস্তিকতা নিপাত যাক দিন ইসলাম জিন্দাবাদ নাস্তিকতা নিপাত যাক আসেন সামনে আসেন সামনে আসেন নাস্তিকতা নিপাত যাক দিন ইসলাম জিন্দাবাদ নাস্তিকতা নিপাত যাক দিন ইসলাম জিন্দাবাদ প্রতি প্রাণে আওয়াজ খোদাদ্রোহী ছাড় পাবে না এই বাংলায় ঠেই হবে না মুসলমানরা জেগেছে আস জোর সামনে চলো বজ্র আওয়াজ তুলো সবাই মিলে একে তালে দানা স্লোগান এবার তাকবির দিয়ে বসবেন লিল্লাহে তাকবীর জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন দুই একজন ঠিক করে বাকিগুলা কি ইসলামের এই জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন একটা কথা মনে রাখবেন আমাদের এই বাংলাদেশ স্বাধীন দেশ আমাদের বাঙালিদের আমাদের বাঙালিদের পূর্ব বাংলার তথা এই বাংলাদেশের আমাদের হক মেরে আমাদের রক্ত চুষে ওই যে পশ্চিম পাকিস্তান তারা আমার অধিকার থেকে আমাদেরকে বঞ্চিত করতে চলে আমরা বলিষ্ঠ কণ্ঠস্বর একজন ব্যক্তির মাধ্যমে আমরা দলের মতো নির্বিশেষে ঝাঁপিয়ে পড়ে এই দেশটাকে পাকিস্তানের হানাদার বাহির থেকে মুক্ত করেছে জনগণ ঠিক না ঠিক সুতরাং এই দেশে যখন আমরা যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম সেই সময় কিন্তু সেই সময় কিন্তু সিংহভাগ মানুষ ছিল মুসলমান জনগণ ঠিক না ঠিক দুটি কয়েকজন হিন্দু গুটি কয়েকজন খ্রিস্টান গুটি কয়েকজন মুসি আর গুটি কয়েকজন চাল এদের মাধ্যমে কিন্তু দেশ স্বাধীন হয় নাই দেশ স্বাধীন হয়েছে মুসলমানদের জন্য জনগণ ঠিক সুতরাং আমি বলিষ্ঠ কণ্ঠে বলা যেতে চাই স্বাধীনতার পর থেকে এই বাংলার জমিনে এই বাংলার সংসদে আইন পাশ হয়ে আছে রাষ্ট্রীয় ধর্ম ইসলাম জনগণ ঠিক না এটা ছিল বর্তমানে আছে এবং চার পর্যন্ত থাকবে যারা ঠিক না যারা দেশ থেকে রাষ্ট্রীয় ধর্ম উঠে দিতে চায় পরিষ্কার ভাষায় শুনে রাখেন যারা এই দেশের সংবিধান থেকে মুসলমানদের রাষ্ট্রীয় ধর্ম ইসলামকে তুলে দিতে যেতে তুলে দিতে চাই পরিষ্কার ভাষায় শুনে রাখেন দরকার হয় তারকদের বিরুদ্ধে আর একটা মুক্তিযুদ্ধ ঘোষণা করে এই দেশকে নাস্তিক মুরতাদ মুক্ত দেশ গঠন ঠিক না পারে ইসলামের জন্য দেশের হয়ে আছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন মুসলমানের এই দেশে নাস্তিকদের ঠাই নাই নাস্তিকদের পক্ষে গেলে তাদের কোনো রক্ষা নাই এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে কোরআন না মানলে তারা বিতাড়িত হবে বিতাড়িত হবে বিতাড়িত হবে যার কদমে সামনে চলো বুঝো কণ্ঠে আওয়াজ তোলো সবাই মিলে একে তালে দাও না স্লোগান মারহাবা বলেন শরীর গরম হয়েছে ইমান বেটাই চাষ হয়েছে তো সম্মানিত উপস্থিতি এই যে এতক্ষণ পর্যন্ত যে ভক্ষক চক্কর যা করলাম এটা হলো যাতে করে আপনাদের মুভমেন্টটা ওদিকে না যাইয়ে এদিকে আসে আপনাদেরকে দাঁড় করলাম কষ্ট করলাম এখানে কিছু আগাছা ছিল পাতা ধান ছিল এরা বের হয়ে চলে গেছে দেখেন আসে না নাই বের হয়ে গেছে দেখেন কারণ এটা হচ্ছে আল্লাহর কোরআন এর আওয়াজ এর আলোচনা এর অনেক এটা সবাইকে ভালো লাগবে না জোরে বলেন ঠিক না ঠিক এবার আসেন আমি আপনাদের সম্মুখে যে আয়াতে কারিমা বাদ করেছি এই সুরা সফা সুরা এই সুরা শুরুতে আল্লাহ পাক রব্বুল আলমিন সর্বপ্রথম বলতেছেন আল্লাহ তালা বলছেন সাব্বাহ আলিল্লাহি মাহফিস সামা ওয়াতি ও মাহফিল আর ওহুয়াল আজিজুল হাকিম আল্লাহ বলছেন সাব্বাহ আলিল্লাহি মাহফিস সামা ওয়াতি ওয়াল আর আসমান এবং জমিনের ভিতরে যা কিছু আছে সবগুলো আমার আল্লাহ পাক রব্বুল আলমের তসবি আদায় করি সুমান আল্লাহ বলেন তসবি পড়ে জিকির করে কিন্তু আজকে আমরা মুসলমান আজকে আমরা মানুষ আল্লাহর জিকির আমাদেরকে ভালো লাগে না জোরে বলে ঠিক না বে ঠিক বৃক্ষাদি আল্লাহর জিকির করে মাছ আল্লাহর জিকির করে কীট পতঙ্গ এরা সব আল্লাহর জিকির করে আসমান আল্লাহর জিকির করে জমিন আল্লাহর জিকির করে গাছপালা তরলতা যা কিছু আছে সব আল্লাহর জিকির করে আজকে আমাদের সমাজের ভিতরে এক শ্রেণীর লোক আছে আল্লাহর জিকির কে এরা পছন্দ করে না আছে না নাই এরা আল্লাহর জিকির কে ভালোবাসে না বরং যারা আল্লাহর জিকির করে এদের সমালোচনা করে এদের বিরোধিতা করে যারা বলেন ঠিক না ঠিক অথচ আল্লাহর জিকির এখন আসেন আল্লাহর যে জিকির আছে সবচাইতে উত্তম জিকির কোনটা জানার দরকার আছে না না কোনটা জিকির আফজালুল ইবাদত তেলাওয়াতুল কোরআন এটা হচ্ছে আফজাল জিকির উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ হচ্ছে উত্তম জিকির এটা কি জিকির সবচাইতে আল্লাহর কাছে উত্তম জিকির আর আফজাল জিকির কোরআনের তেলাওয়াত আর সবচেয়ে বড় জিকির কোনটা সবচেয়ে বড় জিকির কোনটা জানার দরকার আছে না নাই আল্লাহ বলতেছেন ইন্না ওয়ালা বলেন আল্লাহ বলছেন যে আমার কাছে সবচাইতে বড় জিকির হলো নামাজ আল্লাহ বলেন নামাজের এক নাম হলো জিকির তো আমরা যে জিকির করি সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর ইরাহা ইল্লাল্লাহ এই তো এগুলো পড়ি ঠিক না ঠিক বলেন বলেন তোমার সঙ্গে সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইরাহা এই তো এগুলো জিকির পড়ি ঠিক না ঠিক হ্যাঁ কিন্তু সবচাইতে কোন জিকিরটা বড় জিকির কোন জিকিরটা ভালো জিকির কোন জিকিরটা আপনার আমার জীবনের সবচাইতে বড় উপকারে আসবে এরকমও তো একটা জিকির আছে আপনাদেরকে বলে দিব শুনবেন আপনারা আপনারা বোখারি শরীফ নাম শুনেছেন আসা হুসহি বাদা কিতাবুল্লাহ সহিহুল আসমানের নিচে জমিনের উপরে অর্থাৎ আল্লাহর কোরআনের উপরে যেই কিতাবটা সহি সেটার নাম হলো সহিহুল বোখারি যারা বলেন সহিহুল বুখারি এই বুখারি শরীফের শেষ হাদিস একেবারে শেষ হাদিস আর এরপরে হাদিস নাই বুখারি শরীফের ওখানে একটা হাদিস আছে হাদিসটা বলবো এই জিকির সম্পর্কে তাসমি সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাহাম বলেন কালিমা তাহানে হাবিবা তাহানে ইলার রহমান সাকিলা তাহানে ফিল মিজান خفيفتان في اللسان سبحان الله وبحمده سبحان الله العظيم আমার সাথে বলেন سبحان الله وبحمده سبحان الله العظيم আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হ্যাঁ পৃথিবীর মানুষরা শুনে রাখো কালিমা তার এমন দুইটি কালিমা রয়েছে হাবিবা তার ইলার রহমান যে দুইটি কালিমা আমি আল্লাহ পাক রব্বুল আলমিন আমার কাছে সবচাইতে বেশি পছন্দনীয় সুবহানাল্লাহ বলেন সাকিলাতান ফিল মিজান খবিবাতান ফিল লিসান আল্লাহ রাসূল বলেন এই কালিমা দুটো এই শব্দ দুটো এমন যে তার ওজনগুলো যদি মিজানের পাল্লার ভিতরে দেওয়া হয় মিজানের পাল্লাটা ভারী হয়ে যাবে এবং এই কালিমা দুইটা জবান দিয়ে উচ্চারণ করলে একেবারে সহজ কোনো কঠিন নয় আল্লাহ রসুল বলেন সেই কালিমা দুইটা হল সুবাহান আল্লাহি অবিহামদিহি সুবাহান আল্লাহি কি বললাম বলেন দেখি শুধু ওয়াজ শুনলে হবে না ওয়াজ শোনার পরে ওয়াশ হওয়া লাগবে ওয়াজ শোনার পরে কি লাগবে ওয়াশ হওয়া লাগবে সম্মানিত উপস্থিতি আল্লাহ আল্লাহ জিকির করবেন এটাও আল্লাহ তালার জিকির এটা পড়বেন কেমতের ময়দানে কাজে লাগবে আল্লাহ আমাদেরকে সকলকে আমল করা তহবিক দান করুক সকল বলে আমিন এই আয়াতের এই সুরার প্রথম ভাগে আল্লাহ বলছেন যে এই কথা দিয়ে শুরু করেছেন হে পৃথিবীর মানুষ শুনে রাখো আসমান আর জমিনের ভিতরে যা কিছু আছে আমি আল্লাহ পাক আমার নামের জিকির আদায় করে সবাই জোরে বলি সুবাহার আল্লাহ এখন আসেন আল্লাহর কাছে সব চাইতে কোন আমলটা বেশি পছন্দনীয় যে কথাটা আপনাদেরকে বলতেছিলাম আল্লাহ বলেছেন সাহাবিরা যে আমলটা আল্লাহর কাছে চেয়েছিলেন সেই আমলটা জানার দরকার আছে না নাই আল্লাহ বলেন ইন্দাল্লাহ ইউহিবুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইউহিবুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচাইতে পছন্দনীয় আমল হচ্ছে আল্লাহর রাস্তায় আল্লাহ রাস্তায় বের হয়ে কাতারে কাঁধে কাপ মিলিয়ে একসাথে মুসলমানরা কাতার বেঁধে কাফের নাস্তিক বেইমানদের সঙ্গে যুদ্ধ করবে কেতলো কেতার করবে হয় মরবে নয় মারবে যারা এই কাতারের ভিতরে সামিল হবে এই আমুলটাই আল্লাহর কাছে সবচাইতে প্রিয় জন আল্লাহ আজকে যদি যুদ্ধ জিহাদের কথা যদি আজকে আমরা বলতে চাই বলে হুজুর জঙ্গিবাদ কি বলে কিনা জোরে বলে বলে জঙ্গিবাদ কিন্তু একটা কথা পরিষ্কার ভাষায় শুনে রাখবেন যতক্ষণ পর্যন্ত মুসলমানদের হাতে নাঙ্গা তরবার ছিল ততক্ষণ পর্যন্ত কাফের নাস্তিক বেইমানরা ঠিকে ছিল আজকে মুসলমান যখন নাঙ্গা তরবার ঢুকাইয়া রাখছে আজকে কাফের নাস্তিক বেইমানরা মুসলমানদের মাথার উপর বসে পেশাব পায়খানা করে দিচ্ছে যারা বলেন ঠিক না ঠিক আজকে এই হক কথাগুলা বলতে গেলে যুদ্ধ জেহাদের কথা বলতে গেলে আজকে আমাদেরকে বলা হয় জঙ্গিবাদ কি জন্য বলেন ঠিক না ঠিক আজকে কোরআনের কথা বলতে গেলে আমাদেরকে বলা হয় মৌলবাদ আজকে আমাদের হক কথা বলতে গেলে আমাদেরকে বলা হয় আজকে আমরা নাকি উগ্রবাদ জঙ্গিবাদ এমন একটা সময় ছিল মানুষ মিথ্যা কথা বলতে ভয় পাইতো এখন বর্তমানে এমন একটা সময় মানুষ সত্য কথা বলতে ভয় পায় যারা ঠিক না ঠিক কোথায় যাবেন ভাইজান সত্য কথা তো কোরআনের মধ্যে আল্লাহ বলতে বলছেন না বললে তো আল্লাহ তালা আপনাকে আমাকে জাহান্নামে দিয়ে দিবেন আল্লাহ তালা বলছেন আপাত কোরআনের কিছু অংশ মানবা কিছু অংশ মানবা না তা হবে না তা হবে না আজকে হক কথাগুলো বলতে গেলে আপনি আমি দোষী হয়ে যাব বিদ্রোহী বিপিল বিমৌলবাদী আমি জঙ্গিবাদী বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী আমি জঙ্গিবাদী সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী সত্যের পক্ষে ডাকি বলে আমি বিপ্লবী সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী সত্যের পক্ষে ডাকি বলে আমি বিপ্লবী কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী ঠিক কিনা ধরো কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী আমি বিদ্রোহী আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী আমি জঙ্গিবাদী আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী কি মনে করে হই হনুমান দাড়ি টুপি দেখিলেই তালেবান ঠিক না ঠিক জোরে বলেন আজকে এক শ্রেণীর হনুমান আছে এরা আমাদেরকে দেখলে বলে জঙ্গিবাদ এরা তালেবান কি ঠিক না ঠিক জোরে বলেন কি মনে করে ওই হনুমান দাড়ি টুপি দেখিলেই তালেবান কি মনে করে ওই হনুমান দাড়ি টুপি দেখিলেই তালেবান তবে সিংহের চেয়ে বেশি ভয় পায় তবে সিংহের চেয়ে বেশি ভয় পায় মাথায় পাগুড়ি দেখে যদি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী ঠিক না বেড়ে জোরে বলে মুসলমান বাবাজিরা আমার কান খাড়া করে শোনেন ও মুসলমান আমার আজকে একজন আল্লাহর বান্ধা যখন শিক্ষা করে আল্লাহর বান্দা যখন নবীর হাদিস গুলোকে যখন জব্দ করে হেব্দ করে এই মানুষটা আর সাধারণ মানুষ থাকে না এই মানুষটা নবীর ওয়ারার সাথে পরিণত হয়ে যায় আল ওয়ালামা ওয়ারাসাতুল আম্বিয়া আলেম ওলামা গন হলেন নবীর ওয়ারিস মুসলমান বাবাজিরা আমার নবীর ওয়ারিস হওয়ার সঙ্গে সঙ্গে এই মানুষটা নবীওয়ালা জীবন যাপন করে আল্লাহওয়ালা জীবন যাপন করে আর এক শ্রেণীর লোক আলেম ওলামাদেরকে দেখার পরে কটুক্তি করে যদি ঠিক না ঠিক পরিষ্কার ভাষায় শুনে রাখেন যারা আল্লাহ ওলাদের সঙ্গে ব্যাগদবি করে আরাম আমাদের সঙ্গে যারা ব্যাগদবি করে পরিষ্কার ভাষায় শুনে রাখেন এরা সাধারণ কোনো মানুষ নয় এরা হলো ওই যে ওয়ালিদ ইবনে মুগিরার বংশধর চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ তার মানে কি ওয়ালিদ ইবনে মুগিরা এ আল্লাহর নবীকে সর্ব অবস্থায় গালিগুলাস করত অশ্লীল ভাষায় গালিগুলাস করত সাহাবিরা সহ্য করতে পারে না এরা আল্লাহ রসুলকে বলতো ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আপনাকে যখন তখন খারাপ ভাষায় গালিগুলাস করে এই যে আপনাকে সর্ব অবস্থায় খারাপ ভাষায় গালিগুলাস করে ওয়ালিদ মুগিরা ইয়া রসুল আল্লাহ আমরা সহ্য করতে পারি না আপনি হুকুম দেন ওয়ালিদ মুগিরা থেকে কান্না আলাদা করে দেব আমার নবী ডাক দিয়ে বলেন এ সাহাবীরা ইসবির ধৈর্য ধারণ করো এ মুসলমান বাবাজিরা আমার ভালো করে শোনেন আমার নবীকে যখন গালি গুলাস দেওয়া শুরু করে অশ্লীল ভাষায় গালি গুলাস দেয় খারাপ ভাষায় কটুত্বমূলক বিভিন্ন প্রকার মুখ ভেস খায় বিভিন্ন প্রকার চিৎকারি করে এক পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআনুল কারিম থেকে আয়াত নাজিল করে দিলেন আল্লাহ রব্বুল আলমিন জানিয়ে দিয়ে দিলেন হ্যাঁ মোহাম্মদ তুমি মুগিরাকে ডাক দিয়ে বলো হে মুগিরা তুমি কাকে গালি দাও তুমি তো নিজে হলো জারুর সন্তান জোর বলো নাউজুবিল্লাহ ওয়ালিদ মুগিরা জন্মটাকে আল্লাহ তালা বাসের করে দিয়েছেন যে ওয়ানি ইবনে মুগিরা তুমি আমার নবীকে গুলাস করো তুমি তো নিজে জারুর সন্তান জোরে বলেন মারহাবা আল্লাহ তালা ওয়ানি ইবনে মুগিরা পুরোপুরি জবাব দিয়ে দিয়েছেন মুসলমান বাবাজিরা আমার এক পর্যায়ে নবীর দরবারের ভিতরে যাচ্ছেন আর ওয়ালিদ তিবিনে মুগিরা আল্লাহ রসুলকে অশ্লীল ভাষায় গালি গুলাজ দিতেছেন ও মুসলমান বাবাজিরা আবার এমতো অবস্থায় সাহাব হাজমান্দে দুরুল্লাহ তালা কোরআনুল কারীম তেলাওয়াত করলেন উতুল্লিম বাদা জালিকা জানিম হে ওয়ালিদ তিবিনে মুগিরা তুমি তো জারু সন্তান জারুয়া মুসলমান বাবাজিরা আমার ওয়ালিদ খেপে গেছেন আমাকে যারা সন্তান বললা আমাকে অবৈধ সন্তান বললাম এটা আমাদের কথা নয় এটা আল্লাহ পাক আসমান থেকে নাজিল করেছে চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ মুসলমান বাবাজিরা আমার সেই সময় কাফের নাস্তিক বেমারা তারা কোরআন মানত না কিন্তু কোরআন যে নাজিল যেটা হয় কোরআন যে সত্য এটা তারা মানত জোরে বলেন ঠিক না ঠিক মুসলমান বাবাজিরা আমার মুগিরা বাড়ির ভিতরে চলে গেছেন তার মা ও মুসলমান বাবাজিরা আমার তার মায়ের নাম ছিল ঝর্ণা তাফসিরে জালালানের ভিতরে লিখছে তার মায়ের নাম ছিল ঝর্ণা মুসলমান বাবাজিরা আমার এবার ওয়ালি তিবিনা মুগিরা ওয়ালি তিবিনা মুগিরা তার মায়ের বুকের উপর চলে তোর বাড়ি বের করে বলতেছে ও মা সত্যি করে বলো আমার বাবাকে তার মা ডাক দিয়ে বলে তোর বাবার নাম মুগিরা বলে না না না আমার বাবার নাম মুগিরা নয় সত্যি করে বলো আমার বাবাকে ওয়ালিদ ইবনে মুগিরার মা ডাক দিয়ে বলে বাবা তোর কি মাথা খারাপ নাকি কে তোকে কি বলেছে আর তুই তাই পাগল হয়ে গেছিস মুসলমান বাবাজিরা আমার ওয়ালিদ ইবনে মুগিরা ডাক দিয়ে বলে মা আসমানের মালিক আল্লাহ পাক রব্বুল আলমিন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সালাতামের উপর কোরআন নাজিল করেছে আর কোরআনের ভিতরে আমি অলি তিবিনে মুগিরা আমার চরিত্রটাকে উন্মোচন করে দিয়েছে বলে কি নাজিল করেছে অলি তিবিনে মুগিরা ডাক দিয়ে বলে ও মা আল্লাহ বলেছেন উতুল্লিম বা দাজালিকা জানিম আমি নাকি জানিমের সন্তান আমি নাকি জারুর সন্তান অলি তিবিনে মুগিরার মা এবার চোখের পারে ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলে ও বাবা ওলিদ রে ভালো করে শুনে রাখো ওলিদ রে এক সময় তোমার বাবা অসুস্থ ছিল রে বাবা আর আমি চরণ ভূমির ভিতরে যাইতাম বকরিগুলা লইয়া গুলা লইয়া ওখানে বিভিন্ন বড় লোকের রাখালরা যাইতো রাখালদের সঙ্গে এক পর্যায়ে আমার সুসম্পর্ক হয়ে যায় এক পর্যায়ে রাখালদের সঙ্গে আমার প্রেম নিবেদন হয়ে যায় আমরা আমি এক রাখালকে ভালোবাসি সেও আমাকে ভালোবাসে এক পর্যায়ে আমরা ওই পাহাড়ের এক গুহার ভিতরে যাই আমরা জেনার ভিতরে লিপ্ত হয়ে যাই ওলিদ রে সত্যি মোহাম্মদ যা বলেছে সত্যি কথা তাই তোর বাবার নাম মুকিরা নয় তুই হলি যারুর সন্তান জরে বলেন নাউজুবিল্লাহ মুসলমান যারা আমার পরিষ্কার ভাষা শুনে রাখেন যারা আজকে ওলামা একরামদের সঙ্গে যারা বিরুদ্ধাচনা করে আলেমুল আমাদেরকে যারা দেখতে পারে না পায়ে পায়ে আলেমুল আমাদের সঙ্গে যা যারা দোষ ধরে পরিষ্কার ভাষায় শুনে রাখেন আলেম আমাদেরকে যারা গালি গুলাস দেয় এরা সাধারণ কোনো মানুষ নয় এরা ওয়ালি তিবিনে মুগিরার বংশধর চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ এরা মুসলমান বাবাজিরা আমার এই যে আপনার পাঠুয়া পাড়া হাফিজ মাদ্রাসার ছাত্ররা দেখেন দেখেন কত সুন্দর সন্তানেরা ছোট্ট ছোট্ট নাবালক বাচ্চারা এখন পর্যন্ত গুণা পর্যন্ত করে নাই কিন্তু কারো কারো সিনার ভিতরে দশ পারা পনেরো পারা তিরিশ পারা কোরআন আল্লাহ তারা হেফজ করে দিয়েছেন ঠিক না ঠিক আজকে দেখেন সমাজের মধ্যে সবচাইতে ছোট দোষ যেটাকে আমরা দোষে মনে করি না মনে বিড়ি খাওয়া বিড়ি খায় আপনাদের রাখার লোক এ বিড়ি খায় এটাকে দোষ মনে করে অথচ বিড়ি খাওয়া কবিরা গুণা বিড়ি খাওয়া কি গুণা পরিষ্কার ভাষায় শুনে রাখেন বিড়ির মধ্যে গন্ধ আছে বিড়ির মধ্যে আগুন আছে বিড়ির মধ্যে ধোঁয়া আছে এই তিনটাও আবার জাহান নামের আগুনের সাথে মিলে গেছে জাহান নামে আগুন আছে জাহান নামে গন্ধ আছে জাহান নামে ধোঁয়া আছে সুতরাং পরিষ্কার ভাষায় শুনে রাখেন যারা বিড়ি খান কাল কেমতের ময়দানে আলমার উমা আহাব্বা যার সাথে তার মহব্বত তার সাথে তার কেয়ামত বিড়ির সাথে মহব্বত হলে বিড়ির আগুন যেমনি করে জাহান নামে পাওয়া যায় জান্নাতে গেলে আবার জাহান নামে আপনাকে আগুন আনার যাওয়া লাগবে আবার জাহান নামে ঢুকা লাগবে সুতরাং পরিষ্কার ভাষায় শুনে রাখেন আমি আপনাদেরকে যে কথাটা বলতেছিলাম সমাজের মধ্যে যেটাকে আপনারা গুণা মনে করেন না ছোট্ট গুণা বিড়ি খাওয়া আজকে কোনো মাদ্রাসার হুজুর কি বিড়ি খায় ইমাম সাহেব কোনো বিড়ি খায় আপনাদের এলাকার কোনো ইমাম সাহেব বিড়ি খায় বিড়ি খাবে তার ইমামতি থাকবে বেটা তুমি ইয়াবা খাবা বাবা খাবা গাঞ্জা খাইবা মদ খাইবা টাকাম কুকাম যা আছে সব করে ঠেকাই দিবা তোমার কোনো দোষ হবে না কিন্তু ইমাম সাহেব যদি একটু বিড়ি খায় ওর ইমামতি গেল কি ঠিক না ঠিক ধরে বলেন এই তো হলো আমাদের সমাজ আমার এই যে ছোট্ট ছোট্ট বাচ্চারা লক্ষ্য করুন মুসলমান বাবাজিরা আমার এটা হতে পারে একটা ভ্যান চালকের সন্তান দিন মজুরের সন্তান অটো চালকের সন্তান কৃষকের সন্তান ব্যবসায়িক সন্তান যার সন্তান হোক না কেন এই সন্তানটাকে যখন আল্লাহ রাস্তায় দেওয়া হয় আল্লাহর কোরআন যখন শিক্ষা দেওয়া হয় নবীর হাদিস যখন শিক্ষা দেওয়া হয় এই সন্তানটা সাধারণ সন্তান থাকে না এটা নবীর ওয়ারিস হয়ে যায় আল্লাহ এবং নবীর মেহমান হয়ে যায় চিৎকার মেরে বলেন সুবাহ আল্লাহ শুধু তাই নয় এই যে মাদ্রাসায় সন্তানেরা যে রাস্তা দিয়ে হাঁটবে ডান পাশে রাস্তার বাম পাশে যতগুলো কবরস্থান থাকবে আল্লাহ পাক কবরস্থানের মাইয়াদের কবরের আজাব গুলো চল্লিশ দিন পর্যন্ত বন্ধ করে দিবেন বলো সুবাহার আল্লাহ শুধু তাই নয় মুসলমান বাবাজিরা আমার এই যে বাচ্চারা মাদ্রাসার সন্তানরা যখন রাস্তা দিয়ে হেঁটে যায় আল্লাহ পাক রব্বুল আলমিনের রহমতের আর নূরের নূরের ফেরেস্তারা নূরের পাখা বিছাইয়া দিয়ে যারা বলেন সুবাহার আল্লাহ এ মুসলমান বাবাজিরা আমার এই সন্তানের আরো সবগুলো জান্নাতি কি যারা বলেন এই সন্তানরা কি জান্নাতি এখন প্রশ্ন করতে পারেন হুজুর এরা জান্নাতি কেমন করে হলো এর কি কোনো কি এর গ্যারান্টি আছে ও মুসলমান বাবাজিরা আমার কালকে একটা কত বড় হাবিজি মাদ্রাসা ছাত্রকে ডাক দিবেন এই বেটা আব্দুর রহমান এই বেটা তুই এদিকে আয় কালকে মাহমুদুল হাসান সাইদি বলে গেছে দিনাজপুরের হুজুর মাদ্রাসা ছাত্র নাকি তোমরা নাকি জান্নাতি জান্নাতে যাওয়ার তোদের গ্রান্টি কি আছে এমন কি তোমাদের খাজানা আছে এমন কি তোমাদের সম্বল আছে যে আমলের বদলতে তোমরা জান্নাতে যাইতে পারো জান্নাতি বলে দাবি করো তোমরা এদেরকে জিজ্ঞাসা করবা বাচ্চারা দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ এরা জান্নাতে যাওয়ার যে খাজিনা অর্জন করেছে সব হর হর করে বলে দিবে বলুন সুবাহ নবীর হাদিস সত্য না মিথ্যা যেটা বলেন আল্লাহর কোরআন সত্য না মিথ্যা নবীর হাদিস সত্য না মিথ্যা যারা নবীর হাদিসকে অস্বীকার করবে আল্লাহর কোরআনকে অস্বীকার করবে তারা কি মুসলমান থাকবে না কাফের থাকবে মুসলমান না কাফের আমার নবীরা ডাক দেবেন عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ان لله تعالى تسعة وتسعين اسما من احصاها دخل الجنه الله اكبر বলেন মুসলমান বাবাজিরা আমার আল্লাহর নবী বলেছেন হে আবু হুরায়রা পৃথিবীর সমস্ত মুসলমান নর নারীদেরকে জানাইয়া দাও ও মায়েরা আমার কান খাড়া করে শোনো এ মুরব্বী বাবাজিরা আমার আপনারা এক সময় যখন ছোট ছিলেন মসজিদের ভিতরে যাইতেন কায়দা নিয়া আমপারা নিয়ে যাইতেন ছয় ছোট ছোটবেলায় সেই সময় আপনারা কায়দায় বাগদাদি পড়েছেন ওই কায়দায় বাগদাদির ভিতরে আল্লাহ পাক রব্বুল আলমের নামগুলো ছিল ইয়া আল্লাহ হুইয়া রহমান হুইয়া রহিম হুইয়া হাই ইয়া কি ছিল কিনা বলেন এগুলো ছিল না এগুলোকে বলা হয় ইসমে আজম তাফসির কারক বল লিখেছে এই আল্লাহর নামগুলোকে শুধু আল্লাহর নাম নয় বরং এগুলোকে ইসলামে আজম এগুলো যে মুখস্থ করবে হাফজ করবে আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দেবে সুবাহান আল্লাহ আজকে একটা সন্তানকে ডাকেন সন্তানটা আজকে চিৎকার মেরে বলবে আল্লাহ ইলাহা ইল্লাহু الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصبر الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوقيل الق الطويل المتين الولي الحميد المحسن المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول الاخر الظاهر الباطن الوالي المتعالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذو الجلال والاكرام المقسط الجامع الغني المغني المالي الدار النافع النور الحادي البديع الباقي الوارث الرشيد الصبور الله اكبر بولن এই আল্লাহ তালার নিরানব্বইটা নাম যে মুখস্থ করবে সে জান্নাতের বলে সুবাহান আল্লাহ আজকে প্রত্যেকটা মাদ্রাসার ছাত্র এই আল্লাহর নিরানব্বইটা নাম মুখস্থ করে এরা দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত হয়ে গেছে বলেন সুবাহান আল্লাহ মুসলমান এবার এবার আসেন আল্লাহ বলেছেন ইন্নাল্লাহ ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস এ মুসলমান বাবাজিরা আমার আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে সব চাইতে ওই আমলটা পছন্দনীয় যে আমলটা যে আমলটা মুসলমানরা কাতার ভাবে হইয়া সারিবদ্ধ হইয়া মুসলমানরা একসাথে কাফের নাস্তিক বেইমানদের সঙ্গে যুদ্ধ বিগ্রহ করবে এ মুসলমান বাবাজিরা আমার আজকে মুসলমানরা নামাজের কাতার ঠিক নাই মুসলমানদের আজকে নেতৃত্বের কাতার ঠিক নাই ও মুসলমান বাবাজিরা আমার আজকে কাতার ঠিক না থাকার কারণে আজকে মুসলমান আজকে একে অপরের সঙ্গে মিল নাই একে অপরের আজকে পরামর্শ সরা পরামর্শ ভালো লাগে না ঠিক না ঠিক মুসলমান বাবাজিরা আমার কিতাবের ভিতরে লিখছে খনিপাতুল মুসলিমিন হজরত অমর ফারুক রাদি আল্লাহ তালা তিনি যখন নামাজের মধ্যে দাঁড়াইতেন নামাজের মধ্যে দাঁড়ার সঙ্গে সঙ্গে মুসল্লাদেরকে লক্ষ্য আর উদ্দেশ্য করে বলতেন হে মুসল্লিরা দাঁড়াও দাঁড়িয়ে যাও নামাজের কাতার সোজা করো মুসলমান বাবাজিরা আবার কিতাবের ভিতরে লিখছে ওই ওমর ফারুক রাজি আল্লাহ তারা লম্বা লাঠি লইয়া মুসল্লিদেরকে পিটাইয়া পিটাইয়া নামাজের কাতার সোজা করতেন যারা বলেন সুবাহার আল্লাহ মুসলমান বাবাজিরা আমার লক্ষ্য করুন ভালো করে খেয়াল করুন মুসলমান বাবাজিরা আমার খলিফাতুল মুসলিমিন রাষ্ট্রনায়ক একজন দেশের প্রেসিডেন্ট একজন সফল রাষ্ট্রনায়ক ও মুসলমান বাবাজিরা আমার তিনি ফজরের আজান দিয়েছেন হাইয়া সালা হাইয়াল আল ফালা আসো আমাদের দিকে আসো আসো কল্যাণের দিকে আসো মানুষরা যখন মসজিদের ভিতরে চলে আসছে ও মুসলমান বাবাজিরা আমার সেই সময় কিন্তু এরকম ইলেকট্রিসিটির ব্যবস্থা ছিল না নম্প ছিল কুপি ছিল টুপু টুপু করে বাতি জ্বলতেছিল অমর ফারুক রাতি আল্লাহ তারা নামাজের কাতার সোজা করতে বললেন হঠাৎ করে দেখতেছেন ওই প্রান্তে একজন মানুষ বাঁকা হয়ে দাঁড়িয়ে গেছে অমর ডাক দিয়ে বলে ভাই বাঁকা কেন বাঁকা কেন সোজা হয়ে যাও সোজা হয়ে যাও মুসলমান বাবাজিরা আমার অমর ফারুক ফারুক রাদিয়াল্লাহু তাআলা মুসল্লিদের দুই কাঁধের ভিতরে হাত রেখে মুসল্লিদের নামাজের কাতারগুলোকে সোজা করে দিচ্ছেন কাতারগুলো সোজা করে দিচ্ছেন এমন করতে করতে করতে করতে ওই যে কাতারের চলে গেছেন ওখানে একজন লোক বেকা হয়ে তেড়িয়া হয়ে দাঁড়িয়ে আছেন ওমর ডাক দিয়ে বলে কেন ভাই বেকা হয়ে দাঁড়িয়ে আসো কাতারটা সোজা করো যখন ওই মানুষটাকে সোজা করতে গেছে রে মুসলমান কিতাবের ভিতরে লিখছে ওই মানুষটা আসতেন আসতেন বুঝেন এই যে পাঞ্জাবের যে এই ঝুলা অংশটা এটাকে বলে আস্তিন ওই মুসল্লিটা আস্তিনের ভিতর থেকে একটা চাকু বের করেছেন নাহুজবিল্লা বলেন শুধু তাই নয় এই চাকুর সাথে পিস মিশাইয়া নিয়ে আসছেন মুসলমান বাবাজিরা আমার খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদি আল্লাহ তালার দেখেন কাহিনীটা দেখেন মৃত্যু কাহিনীটা দেখেন মুসলমান বাবাজিরা আমার এ ভাই নামাজের কাতার সোজা করো তার দুই তার দুই বাহু ধরে যখন নামাজের কাতার সোজা করে দিচ্ছেন আর এই বেটা আস্তিনের ভিতর থেকে চাকু বের করেছেন ওই চাকুর ভিতরে বিষ মিশ্রিত ছিল ওই চাকু বের করে ওমর ফারুক রাদি আল্লাহ ওই যে তোল পেটের ভিতরে ঘিস ঘিস ঘিস ঘিস করে এরকম চাকু ঢুকাইয়া দিয়েছেন একটা দুইটা নয় ছয় ছয়টা কপ দিয়ে দিয়েছেন রে বাবা মুসলমান বাবাজিরা আমার ওমর ডাক দিয়ে বলে আল্লাহ একবার এই কথা বলিয়া ওমর রাদি আল্লাহ তারা জমিনের মধ্যে লুটে পড়লেন মুসলমান বাবাজিরা আমার আজকে নামাজের কাতারের কোনো গুরুত্ব নাই এই জন্য মুসলমানদের কোন কাজের ভিতরে আজকে মুসলমান একত্রিত হতে পারে না আল্লাহ আকবার বলে জমিনের মধ্যে লুটো ফুটো খাচ্ছেন এদিকে ডাক দিয়ে বললেন আব্দুর রহমান বিন আয়ুব রে যা রে যা নামাজের নামাজের সময় হয়ে যাচ্ছে জলদি করে নামাজ পড়া ওমর ফারুক রাজি আল্লাহ ও মুসলমান বাবাজিরা আমার আব্দুর রহমান বিন আয়ুব তিনি ইমামতি করলেন অমর রাদি আল্লাহ বেহুস হয়ে গেলেন মুসলমান বাবাজিরা আমার নামাজ শেষ হয়ে গেল সাহাবিরা জলদি করে আসলো অমর ফারুক রাদি আল্লাহ তালাকে ধরাইলেন ও মুসলমান বাবাজিরা আমার আনসারি সাহাবিদের ভিতর থেকে একজন সাহাবি ডাক্তার ছিল দৌড়াইয়া আসলেন ওমর ফারুক রাজি আল্লাহ তালা ট্রিটমেন্ট করার জন্য দেখতেছেন ওমর রাজি আল্লাহ তালা নেল সাই গেছেন তার শরীরের সব রক্তগুলো বের হয়ে চলে গেছে মানুষটা জমিনের মধ্যে পড়ে গেছেন তার মুখের মধ্যে পানি দেওয়া হলো ওমর রাজি আল্লাহ তালার হুঁশ ফিরে চলে আসলেন ডাক দিয়ে বললেন ও তোমরা কি ফজরের নামাজ শেষ করে ফেলেছো বলছে মুসখলিবাতুল মুসলিমিন ফজরের নামাজ আমরা আদায় করে ফেলেছি আপনার তো চেতন ছিল না আপনি তো বেহুশ ছিলেন ওমর ডাক দিয়ে বলো তোমরা সরে দাঁড়াও আমি আগে দুই রেখাত নাম নামাজ পড়ে নেই বলেন সুবাহান আল্লাহ মানে সময় ফারুক তালা নামাজের কথা ভুলে যায় নাই নামাজ আদায় করার সঙ্গে সঙ্গে আনসারি ডাক্তার দুধ পান করাইলেন ওমর ফারুক রাদি আল্লাহ তালাকে ও মুসলমান বাবাজিরা আমার এই মুখ দিয়ে দুধ খাইলেন আর তোল পেটের ভিতর দিয়া সমস্ত দুধ গুলো গড়ে গড়ে বের হয়ে পড়ে গেল রে মুসলমান মুসলমান বাবাজিরা আমার আনসারি সাহাবি ডাক দিয়ে বলে ও খলিবাতুল মুসলিমিন আপনি উত্তরাধিকার ঠিক করে দেন আপনি আর দুনিয়াতে বাঁচবেন না মুসলমান বাবাজিরা আমার দেখেন আজকে মুসলমানদের দ্বিতীয় খলিফা যাকে বলা হয় অর্ধ জাহানের খলিফা সফল রাষ্ট্রনায়ক তিনি নামাজের কাতার সোজা করতে যাইয়া তিনি শাহাদত বরণ করেছেন ওমর ফারুক তালাকে যেই মানুষটা চাকু দিয়ে তোর পেটের মধ্যে ছয়টা আঘাত করেছিলেন সেই মানুষটার নাম ছিল আবু লুকলু কি নাম আবু লুকলু ইরানি গোলাম ছিল কাফের ছিল এ উমর ফারুক রদি আল্লাহ তালার তোল পেটের মতে চাকু মেরে আমার খলিফাতুল মুসলিম আল্লাহ রসুলের প্রাণ প্রিয় সাহাবি যার ব্যাপারে নবী বলেছেন আমার পরে যদি কেউ নবী হতো সে হয়তো অমর এই অমরকে সাধক বরণ করে দেওয়া হয়েছে আজকে আপনি আমি মুসলমান আজকে আপনার আমার আজকে কাতার ঠিক নাই এ মুসলমান আজকে মুসলমানরা কাতার সুদা করে রাখবে কাতার বলতে কোন কাতার বুঝাইছে এটা তো নামাজের কাতারের কথা বললাম রে মুসলমান মুসলমানরা আজকে এক আলেম এক ইমাম ইমামের পিছনে যেমনি করে নামাজ আদায় করে ইমাম সাহেব যদি ডাক দিয়ে বলে এ মহল্লার লোকেরা এ পশ্চিম পাঠুয়া পাড়ার লোকেরা এ পূর্ব পাঠুয়া পাড়ার লোকেরা এ দক্ষিণ পাঠুয়া পাড়ার লোকেরা আমি হচ্ছে আপনাদের ইমাম আমার পিছনে আপনারা সারিবদ্ধ ভাবে যেমনি করে নামাজ আদায় করেন আসেন আসেন আসেন আজকে কাফের নাস্তিক বেইমানেরা আজকে মুসলমানদেরকে মারতেছে কচুকাটা করতেছে আর বসে থাকার টাইম নাই আসো আমরা একসাথে কাঁধে কাঁধ মিলাইয়া এক কাতার হইয়া কাফের নাস্তিক বেইমানদের সঙ্গে যুদ্ধ জাহাদ করব ইমাম সাহেব যদি ডাক দে প্রত্যেকটা মুসল্লিকে ইমামের ডাকে সাড়া দেওয়া ওয়াজিব হয়ে যায় হাদিস শরীফের মধ্যে আসছে ভালো করে শোনেন এমন একটা সময় আসবে এমন একটা সময় আসবে যারা বেধর্মী আছে এরা একজন আরেকজনকে আহ্বান করবে আহ্বান করে তারা দোস্তের খানার ভিতরে আহ্বান করবে যেমনি করে মানুষ খাবার জন্য দোস্তের খানার ভিতরে একজন আরেকজনকে আহ্বান করে তার মানে কি আপনি রমজান মাস ভালো করে শোনেন রমজান মাস আপনি রোজা আছেন ইফতারি মাখছেন ওই গোকর বাজারে ইফতারি মাখছেন ঠিক এরকম সময় দেখতেছেন আজান দিচ্ছে দিচ্ছে বা আজান দিলেও আপনি ইফতারি করতেছেন পাশ দিয়ে দুইটা লোক দেখ চলে যাচ্ছে হেঁটে যাচ্ছে আপনি তাকে কি খাবার ডাকবেন না এ ভাই আসেন আসেন খাওয়া দাওয়া করি কি ডাকবেন না ডাকবেন না মুসলমান বাবাজিরা আমার হাদিস শরীফের মধ্যে আসছে মুসলমানরা যেমনি করে খানা বিছাইয়া খানা বিছায় খানা পরিবেশন করে একজন আরেকজনকে খানার জন্য আহ্বান করে আসো আসো খানার ভিতরে আসো একসাথে আমরা ভাত খাবো ঠিক এমন একটা সময় আসবে আমার উম্মত আর উন্নতিদেরকে মুসলমানদেরকে মারার জন্য এক একটা কাফের তারা দোস্তের খানা বিছাবে একজন আরেকজনকে আহ্বান করবে আসো আসো আমরা মুসলমানদেরকে নিধন করব জোরে বলেন নজুবিল্লা সেই সময়টা বর্তমান চলতেছে আজকে মায়ানমারের বৈধরা ডাকতেছে ভারতের হিন্দুরা আসো আমি যেমন করে মুসলমানদেরকে মারতেছি আরাকানের মুসলমানদেরকে মারতেছি রাখাইয়ের মুসলমানদেরকে মারতেছি তোমরা কাশ্মীরের মুসলমানদেরকে মারো ঠিক অনুরূপ ভাবে ভারতের মুসলমানরা ইসরায়েলের মুসলমানদেরকে বলতেছে কাফেরদেরকে বলতেছে আসো আসো আমরা যেমন করে মুসলমানদেরকে মারতেছি তোমরা ফিলিস্তিনের মুসলমানদেরকে মারো ঠিক ইসরায়েলের শয়তানরা আমেরিকার কাফেরদের ডাক দিয়ে বলতেছে আসো আসো ইরাকের মুসলমানদেরকে মারো ইরানের মুসলমানদেরকে মারো শুধু মুসলমানদেরকে মারো আর মারো ঠিক না ঠিক আজকে আমরা মুসলমানরা চতুর্দিকে মায়ের খাচ্ছি পরিষ্কার ভাষায় শুনে রাখেন মায়ের খেতে খেতে খেতে খেতে মুসলমানদের এমন একটা সময় আসবে মুসলমানরা বিজয় অর্জন করবে সুবার আল্লাহ বলেন সুসম্মাদ একটা হাদিসের ভিতরে আসছে শোনাবো আপনাদেরকে দেখেন এখান থেকে কতগুলো লোক ছিল সব চলে গেছে কি ঠিক না ঠিক বলেন কারণ কোরআন হাদিসের হক কথা সবাইকে ভালো লাগবে না ভাই কি ঠিক না ঠিক মুসলমান বাবাজিরা আবার আল্লাহ রসুল সাল্লাহাম মেম্বারের ভিতরে বসা ভালো করে লক্ষ্য করেন আমার দিকে আল্লাহ রসুল মেম্বারের দিকে বসা পিছন দিকে মুখটা ঘুরাইছেন লম্বা লম্বা শ্বাস নিয়েছেন তিনটা লম্বা লম্বা শ্বাস নিয়েছেন তিনটা শ্বাস নিয়েছেন তারপরে আল্লাহর পয়গম্বর নিজে নিজে হেসে দিয়েছেন সুবার আল্লাহ বলেন আমার নবীকে জিজ্ঞাসা করেছেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ কি ব্যাপার আপনি পূর্ব দিকে কেনবা তাকাইলেন লম্বা লম্বা তিনটা শ্বাস নেন আবার হাসতেছেন আমার নবী ডাক দিয়ে বলে ও সাবিরা শোনো আমি পূর্ব দিকে তাকাইলাম পূর্ব দিকে আমি দেখলাম মুসলমানদের রক্তের গন্ধ বলেন আমার ডাক বলে পূর্ব দিকে মুসলমানদের রক্ত এই রক্তর শ্বাস দেখলাম এই রক্তর গন্ধ শুনলাম আমি তারপরে আমি দেখলাম আল্লাহ পাক আমারে দেখাইলো মুসলমানরা ওই রক্তের সাগরকে পাড়ি দিয়া মুসলমানরা বীর বিক্রমের সামনের দিকে অগ্রসর হইয়া মুসলমানরা সবাই সফলতা অর্জন করেছে সুবাহ আল্লাহ বলেন মুসলমান বাবাজিরা আমার সাহাবিরা বললেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি ভালো করে বুঝান আমরা বুঝতে পারিনি এই ঘটনাটাকে আল্লাহর পয়গম্বর বলতেছেন এই আমার সাহাবিরা শুনে রাখো আমার উম্মত উম্মতের ভিতরে এমন একটা সময় চলে আসবে চতুর্দিকে কাফের নাস্তিক বেঈমানরা মুসলমানদেরকে মারার জন্য আহ্বান করবে মুসলমানদেরকে মারার জন্য সবাই একসাথে প্রতিযোগিতা করবে এমতো অবস্থায় মুসলমানদের একজন নেতা হবে কি হবে বলেন মুসলমানদের একজন নেতা দাঁড়িয়ে যাবে ওই নেতার নেতৃত্বে এসে মুসলমানরা এক কাতার হয়ে কাফের নাস্তিক বেইমানদের সঙ্গে যুদ্ধ করবে এই মুসলমান বাবা এই যুদ্ধটা কিন্তু এখনো হয় নাই যুদ্ধটা সামনে হবে যুদ্ধের সুসংবাদ দিয়েছে আল্লাহর নবী মুসলমান বাবাজিরা আমার আমার নবী ডাক দিয়ে বলতেছেন ও সাহাবিরা পরিষ্কার ভাষায় শুনে রাখো মুসলমানরা যখন এক ইমামের নেতৃত্বে এক আলমের নেতৃত্বে যখন যুদ্ধের মধ্যে আসবে মুসলমানরা তিন ভাগ হবে কয় ভাগ জোরে বলেন কয় ভাগ তিন ভাগ হবে এক ভাগ মুসলমান এরা সংখ্যায় কম হবে এক ভাগ মুসলমান কাফের নাস্তিক ভাই মানদেরকে দেখার পরে তারা ভেগে পালাবে আরেক ভাগ মুসলমান দুই ভাগ মুসলমান যুদ্ধ করতে যাবে এক ভাগ মুসলমান কচু কাটা হয়ে যাবে শুধু তাই নয় আল্লাহ রসুল বলেছেন এই যে পায়ের টাকুনি আল্লাহ রসুল টাকুনের বরাবর দেখাই দিয়েছেন মুসলমানদের রক্তে গোটা জমিন সয়লাভ হয়ে যাবে যেদিকে মুসলমানরা হাঁটবে রক্তের উপর দিয়ে থাপাস থাপাস করে হেঁটে যাবে পায়ের টাকুনো পর্যন্ত ঢুকে যাবে শুধু তাই নয় এক শ্রেণীর মুসলমান থাকবে গুটি কয়েকজন এরা নারায় তাকবীর আল্লাহ আকবার বলে বীর বিক্রমে যুদ্ধ করতে থাকবে করতে থাকবে শেষ পর্যন্ত আল্লাহ তালা মুসলমানদেরকে যুদ্ধ বিজয় দান করবেন সুবাহান আল্লাহ এই যুদ্ধটা কোন যুদ্ধ আল্লাহ রসুল সাহসালাম বলেছেন এটা সাধারণ কোন যুদ্ধ নয় ওই সময়ে যারা সাদত বরণ করবে আমি নবী আমার জামানায় যারা ওহুদে যারা বদরে শাহাদত বরণ করছে তাদের যেই মর্যাদা হবে আমার ওই আখের জামার উম্মত উম্মতিদের সেই মর্যাদা হবে জোরে বলেছে বাহার আল্লাহ আমার নবী ডাক দেওয়া এটা সাধারণ কোন যুদ্ধ নয় ওই যুদ্ধটার নাম হলো গোজওয়াই হিন্দ গোজওয়াই হিন্দ ভালো করে মুখস্থ করেন হ্যাঁ মুসলমানেরা এটা খেয়াল রাখবেন যে যুদ্ধটা হবে সেই যুদ্ধের নাম হলো গজওয়াই মানে হিন্দুস্তানের সঙ্গে যুদ্ধ হবে কার সঙ্গে যুদ্ধ হবে হিন্দুস্তানের সঙ্গে যুদ্ধ হবে মুসলিমদের সাথে এই মুসলমানদের যুদ্ধ হবে এবং হাদিসের মধ্যে পাওয়া যায় সেই যুদ্ধটা পানি দিয়ে পানির জন্য হবে কিসের জন্য হবে আজকে পানি দিচ্ছে তারা আজকে পানি দিচ্ছে ভারত পানি দিচ্ছে আজকে তারা মুসলিম মূর্তি পূজা করে তারা আজকে মুসলমানদেরকে মারতেছে কাশ্মীরে মুসলমানদেরকে মারতেছে মনে রাখবেন ওই দিন বেশি দূরে নয় যেই দিন মুসলমানরা একজন আলেমের নেতৃত্বে একত্রিত হয়ে কাতারের সঙ্গে কাতার মিলাইয়া সীসা প্রাচীরের মতো দাঁড়িয়ে কাফের নাস্তিক সঙ্গে যুদ্ধ করবে আল্লাহ চাহেতে মুসলমানদেরকে বিজয় দান করবে আল্লাহ আমাদেরকে সেই যুদ্ধে দান সকলে আমিন এখন পর্যন্ত যদি মুসলমানদেরকে যদি যুদ্ধের জন্য ডাক দে কারা কারা প্রস্তুতি আছেন দুই হাত তুলে আল্লাহ দেখার লিল্লাহু তাকবীর হাত নামান ولا تقولوا لمن يقتل في سبيل الله بل احياء ولكن لا تشعرون আল্লাহ বলছেন যারা আল্লাহ রাস্তায় মারা যায় তাদেরকে তোমরা মৃত্যু বলো না বরং তারা জিন্দা চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ সম্মানিত উপস্থিতি আপনাদের এই যে মাহফিল এই মাহফিল হ্যাঁ এই এলাকার মসজিদকে উন্নয়নের জন্য মাহফিল এই মাহফিলটা প্রতি বছর হোক এটা আপনারা চান যারা বলেন প্রতি বছর হোক চান বড় বড় ওলামা একরামগণ এই মাহফিলে আসুক হ্যাঁ এটা আপনারা চান সম্মানিত বস্তি আজকে যে মাহফিলটা সেটা হচ্ছে আল্লাহর ঘরকে উদ্দেশ্য করে কাকে উদ্দেশ্য করে বলেন হাদিস শরীফের মধ্যে আসছে হ্যাঁ মাম বানালিল্লাহি মাসজিদাম বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ আল্লাহু আকবার বলেন আমার নবী ডাক দিয়ে বলেন যারা মনে করে জান্নাতে আমার একটা ঘর দরকার কার কার জান্নাতে ঘর দরকার আছে না নাই জান্নাতে ঘর দরকার আছে না নাই এই দুনিয়াতে পঞ্চাশ ষাট বছর বাঁচে থাকার জন্য যদি জমি লাগে গাড়ি লাগে বাড়ি লাগে এরকম করে বিশাল অট্টলিকা ভবন লাগে আপনি আমি জান্নাতে থাকবো সেখানে বাড়ি লাগবে না এই জন্য আল্লাহ রসুল বলছেন মাম্বানা আলিল্লাহি মাসজিদাম যে সমস্ত লোকরা আমার ঘর আমাকে মহব্বত করে ভালোবেসে মসজিদ তৈরি করবে আমি আল্লাহ তালা তার জন্য জান্নাতে ঘর তৈরি করবো বলে হাবা এই জন্য আমি চাই আপনাদেরকে আল্লাহর ঘর মসজিদের জন্য কারা আছেন ভাই